তো আমরা এই লেসনে শিখব মেনটেন করবেন আপনার অডিয়েন্সকে কীভাবে আপনার মেনটেন্সকে অডিয়েন্সকে মেনটেন করতে হলে আপনাকে প্রথম টাস্টের দিকে লক্ষ্য রাখতে হবে প্রমিজের দিকে লক্ষ্য রাখতে হবে আপনার প্রমিজ যেটা করবেন আপনি আপনি যে প্রমিজটা করছেন ওই প্রমিজের উপর করতে হবে আমি আজকে ডেলিভারি দিব বলে প্রোডাক্টটা আমি কাল কালকে ডেলিভারি দিব এটা হবে না আপনাকে ব্যান্ড প্রতিষ্ঠা করতে হলে আপনাকে প্রমিজেস ঠিক রাখতে হবে আপনাকে টাস্ট করতে হবে তো আপনাকে কি রিলায়েবল হতে হবে রেসপন্সিভ হতে হবে এক কথায় আপনি টার্গেটেড অডিয়েন্স সেট আপ করছেন টার্গেটেড অডিয়েন্সের সাথে আপনার যে মার্কেটিং প্ল্যান স্ট্র্যাটেজি আপনি শেয়ার করলেন এবং আপনার প্রোডাক্টটা বাই করার জন্য ওরা কি একই হলো দেন আপনি কি আপনার প্রোডাক্টের অডিয়েন্সকে আপনি করবেন অডিয়েন্সের প্রতি টাস্ট পারে যে আপনার প্রতি অডিয়েন্সে টাস্ট পারে কাস্টমারদের টাস্ট পারে ওই কাজগুলো করতে হবে আপনার নেটওয়ার্ককে বৃদ্ধি করতে হবে প্রতিনিয়ত আপনার কাজগুলো করে যেতে হবে এটাই হচ্ছে কি মেনটেন করা কি অডিয়েন্সকে মেনটেন করতে পারবেন